যদিও স্বরলিপি আপু হয়তো বা আমাদের ক্লাস বুঝতে একটু কষ্ট হতে পারে কষ্ট হলেও আপনি মাইন্ড করেন না কারণ আপনি তো এই বেচের জন্য না মূলত নেক্সট বেচের জন্য আপনি অ্যাডমিশন নিয়েছেন এই বেচে ক্লাস করেন যতটুকু বুঝলেন বুঝলেন না বুঝলে সমস্যা নাই আর যদি বুঝেন তাহলে তো আপনাকে ওয়েল ডান আর নেক্সট বেচে আপনাকে অবশ্যই অ্যাডমিশন করে দিব টেনশন করি না সেটা ইনশাল্লাহ ঈদ ফরে আমাদের নেক্সট বেঞ্চ নেক্সট বেঞ্চ শুরু হবে তার আগ পর্যন্ত ক্লাস করেন আমার কাছে একটা বিষয় আমি একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি যে আমার কাছে একবার অ্যাডমিশন নিলে মানে আমি যতদিন ক্লাস নিব মানে আমি যদি আজ আমি যতদিন জীবিত আছি এবং কন্টিনিউয়াস ক্লাস নিলে যে কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু ওই ক্লাসে ডিস্টার্ব না করলেই চললো আর অযথা প্রশ্ন না কইরা নীরব থাকলেই হবে কোনো সমস্যা নেই বাট যে কেউ এখানে যারা আছেন আপনারা আপনারা যদি বলেন আরেকবার ক্লাস করবেন আমার কাছে কোনো সমস্যা নাই ক্লাস করতে পারবেন ওকে আমরা ঢুকলাম কি business dot Facebook dot com slash overview তাই না এটা এই সার্চ দিয়ে আমরা ঢুকবো আমাদের বিজনেস ম্যানেজারে আমি দেখছি আবদুল্লাহ এর বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্ট হয়ে গেছে তারপরে নিশিয়াপুর বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্ট হয়ে গেছে আপনাদের আসলে ভিউটার আইডি কার্ড দিয়ে এখন ফেসবুকের সাথে যোগাযোগ করতে হবে এটাই ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা যে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে সে প্রাথমিক পর্যায়ে রেস্ট্রিক্ট করে আমারও করছিল ভোটার আইডি কার্ডের আমার তো অ্যাকাউন্টটা খুলতেই পারি নাই স্যার ও আপনি খুলতেই পারেন আমার তো ডিস্ট্রিক্ট করতে তিনটা ইমেল তাইলে তো বিপদই বলছেন আপনি আচ্ছা এখন আমরা কি এখন থেকে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে স্যার মেবি আমার আপনারও রেস্ট্রিক্ট হয়ে গেছে হয়ে গেছে করতেছে একটু বেশি ফেসবুকের আপডেট চলতেছে তো এই জন্য হয়তো বা এরকম হইতে পারে আচ্ছা আমরা সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে এখান থেকে আমরা বিজনেস সেটিংসে যে সেটিংসে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব বিজনেস সেটিংস আমি একটু মার্ক করে দেখাই দিই এই যে বিজনেস সেটিংস স্যার জি স্যার বলছি অ্যাড অ্যাকাউন্ট আর যে বিজনেস ম্যানেজার একটা বিজনেস ম্যানেজার তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে হ্যাঁ অনেকটা অনেকটা অ্যাড অ্যাকাউন্ট একটা বিজনেস ম্যানেজারে একাধিক অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইলাম আচ্ছা। আপনি ইচ্ছা করলে বিজনেস ম্যানেজারের জন্য বেশ কিছু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তবে একাধিক বিজনেস ম্যানেজারে একাধিক অ্যাড অ্যাকাউন্ট যদি করতে হয় তাহলে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করা লাগবে অন্যথায় যে কোনো মুহূর্তে আপনার বিজনেস ম্যানেজার নষ্ট হয়ে যেতে পারে বুঝতে পারছেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা লাগবে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগবে ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করা লাগবে এবং বিজনেসের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন দেওয়া লাগবে তারপরে ওকে আসুন আমরা আসছি এখন বিজনেস সেটিংস আসছি বিজনেস সেটিংসে আসার পরে আমরা দেখেন উপরের দিকে একটা অপশন আছে থ্রি ডট একটা অপশন আছে ওই থ্রি ডটের উপরে ক্লিক করবো এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের এখানে আসছে বেশ কিছু অপশন একটা আছে বিজনেস সেটিংস আমরা এই মুহূর্তে বিজনেস সেটিংসে আসি এখন আছে ad manager ads account settings commerce manage audience account quality এগুলো অন্য দিন অন্য ক্লাস নিচের এগুলা মোটামুটি যেগুলো আছে সবগুলোই আপনারা ডে বাই ডে বুঝতে পারবেন ক্লাস ভিত্তিক ক্লাসে বুঝতে পারবেন আমরা এখন অ্যাড ম্যানেজারে ক্লিক করব অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের জন্য নতুন একটা ইন্টার নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে আমরা সেই ইন্টারফেসটা এখন খেয়াল করবো দেখুন এই দেখেন একটা ইন্টারফেস নিয়ে আসছে ক্যাম্পেইন নামে একটা ইন্টারফেস নিয়ে আসছে এই ইন্টারফেসটা আমরা দেখব সরি এখন থেকে ব্যাক যাই আমরা ও সরি আমি বাইরে গেছি অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে যাই অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলে আমরা অ্যাড ম্যানেজারে চলে আসব দেখি আমাদের জন্য সে কি নিয়ে আসে এগুলো নিয়ে আসে কেন এই মাঝে মাঝে এমন দুষ্টামি হরে অ্যাড ম্যানেজারগুলায় ফেসবুকের যে মানে কি করব মানুষকে ভাগাই দিব না খেলাই জানে স্যার একটা আইপি তে কি একটাই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় না একাধিক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় দুইটা করা যায় তবে রিস্ক থাকে তার মানে যদি আমাদের যেগুলো রেজিস্ট্রেট হয়ে গেছে তাহলে তো আমার পরবর্তী তারা এই আইপি তার কোনো ক্রিয়েট করতে পারবো না না এটা শেষ স্যার আইপি আইপি আর আইডি এই দুটোর মধ্যে আলাদা আলাদা ব্যাপার স্যার আহ আইপি আর আইডির মধ্যে পার্থক্য হচ্ছে আইডি একটাই এই আইডি এখানে এটা আর অপশনটা দেয় না কেন স্যার আমাদের ফারজানা লিমা আপুকে অ্যাড করছেন ওনাকে তো দেখি না স্যার উনি তো আমার পিবিএস কোর্সের স্টুডেন্ট উনি আসে না কেন এখন আমি তো সেটা বলতে পারবো না ভাই স্যার আমি অন্য ব্রাউজার থেকে আমার অন্য আইডি হানে ঢোকার চেষ্টা করছি বাট ঢোকা আছে না বিজনেস ম্যানেজারে হবে না তো প্রবলেম হয়ে গেল স্যার আপনি আইপি থেকে একটাই করতে পারবেন আইপি আর আইডির মধ্যে পার্থক্য হচ্ছে আইপি মানে মানে আপনার ডিভাইস ঠিক আছে জি স্যার জি স্যার আর আইপি আইডি মানে হচ্ছে আপনার ফেসবুক এখন এখান থেকে আমি তো কই বিপদে মধ্যে বললাম এখন তো এখন তো বিজনেস ম্যানেজারে বিজনেস সেটিংসে ক্লিক করার পরে ম্যানেজিংয়ে আসলে অ্যাড ম্যানেজারে আসলে এখানে আমাকে দেয় না কেন অ্যাড অ্যাকাউন্ট দেয় না কেন নাকি আমারটাই প্রবলেম হয়ে গেল বিজনেস ম্যানেজার দেয় না কেন জয়নাল লেখা মানে না না এটা না তো এখানে না এখান থেকে আমি অ্যাড করবো এখন তো অ্যাডভার্টাইজ আচ্ছা পেজ ওইটা সেট করি হচ্ছে আমার ওই পেজের মধ্যে বিজনেস আমার ওই পেজের মধ্যে অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড দিতে চাচ্ছে না ওকে তাহলে আমরা মানে আমার প্রবলেমটা ছিল এখানে এই যে বিজনেসের পেজটা এই যে মার্কেটিং পেজটা আমার সেট আপ পড়া এই পেজটা সেট আপ পড়া না এই জন্য প্রবলেমটা ছিল অ্যাডিশনাল ইনফরমেশন দেখেন আমরা গতদিন পেমেন্ট কিভাবে সেট আপ করবো বা পেমেন্ট কিভাবে অ্যাড করবো সেটা আমরা দেখাইছি আজকে আমাদের কি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এই যে ক্রিয়েট শব্দ আছে এই ক্রিয়েট শব্দতে ক্লিক করব ক্রিয়েট শব্দতে ক্লিক করার কারণে পরে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে এই যে ইন্টারফেসের মধ্যে আমরা এগুলো গত ক্লাসে আলোচ করেছি awareness traffic engage lead awareness মানে কি অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষের সামনে পৌঁছানো ঠিক আছে পরিচিত করা অ্যাওয়ারনেস মানে কি পরিচিত করা আপনি আপনার প্রোডাক্টকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা ঠিক আছে এই ব্র্যান্ডটাকে পরিচিত করে দেয়া ওকে কোনো বস্তুকে মানুষের কাছে পরিচিত করে দেয়া দেখেন একটা কোম্পানি যদি নতুন কোনো প্রোডাক্ট বের করে তাহলে ওই প্রোডাক্টটা আগে কী করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন টিভি রেডিও বা বিভিন্ন মিডিয়াতে তারা কি করে এটা নিয়ে ব্যাপক প্রচার চালায় কারণ একটা প্রবাদ আছে প্রচারেই প্রসার আর পণ্য সেল হয় প্রচারের মাধ্যমে তো আপনি কোনো বিজনেস যদি করেন মানে আপনি যদি করেন বা আপনার বায়ার <clears throat> যদি বলে আপনার সে তার ব্র্যান্ডটাকে পরিচিত করবে তার ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছাইয়ে দিবে তাহলে আপনি কি করবেন এই অ্যাওয়ারনেস শব্দটা সিলেক্ট করবেন অ্যাওয়ারনেস শব্দটা সিলেক্ট করে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিলাম আমরা আমাদের নেক্সট অপশনটা আসবে ওকে আমাদের নেক্সট অপশনটা এসছে দেখেন আমরা এখানে তিনটে অপশন বামে এই জায়গাটা দেখেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন তিনটে অপশন দেখছি যে এই তিনটে অপশনের প্রত্যেকটা অপশনকে আলাদা আলাদা হয়ে আমরা সেট আপ করবো এই তিনটে অপশন যদি আমাদের হান্ড্রেড পারসেন্ট সেট আপ হয়ে যায় তাহলে আমাদের এস ক্যাম্পেইন রেডি হয়ে গেল আমাদের প্রথম এই অপশনটাতে আমরা আসি এখন আমরা এই অপশনটাতে এই যে এই পেজটা আছে দেখেন এখানে ক্যাম্পেইন নেম ক্যাম্পেইন নেম আপনি যা ইচ্ছা তা দিতে পারেন লাউ কদু কুমড়া ডিম আলু যা ইচ্ছা মানে আমি এগুলা বলছি বলে এইগুলা দিতে হবে এরকম কথা না কথাটা হচ্ছে আপনি যা ইচ্ছা তা দিবেন ঠিক আছে আপনি একটা ক্যাম্পেইন নেম দিবেন কি ক্যাম্পেইন নেম দিলাম মনে করো আমি ক্যাম্পেইন নেম দিচ্ছি ও mobiles Samsung M21 এটা প্রোডাক্ট আমি প্রোডাক্টের নামই দিলাম আমরা স্যামসাং এম টোয়েন্টি ওয়ান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা কি করলাম এই প্রোডাক্টটাকেই মানুষের কাছে পরিচিত করতে চাই আমরা একটা নাম দিলাম এই প্রোডাক্টে পরিচিত করতে চাই এর জন্য যে এই প্রোডাক্টটি আমি নাম দিতে হবে আসলে কথা এরকম না কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসবো আমরা ক্যাটালগ ক্যাটাগরিজ ক্যাটাগরিজে কিছুই ক্লিপ সিলেক্ট করবো না কারণ এখানে আমরা এই যে পেজ ক্রিয়েটে পেজ প্রমোশনের ক্ষেত্রে এই সাইটটা অপশন দেখছি credit ads for credit card for offer বা কল লংস মানে ক্রেডিট কার্ড অফার আসলে আমরা দেশে ক্রেডিট কার্ড অফার নাই বিভিন্ন গিফট কার্ড আছে বিভিন্ন উন্নত রাষ্ট্রতে তারা গিফট কার্ড সেল করে কথা বুঝতে পারছেন গিফট কার্ড সেল করে যেভাবে আমাদের দেশে ওই যে বিভিন্ন প্রোডাক্ট বলে না ক্রেচ কার্ড কষলেই এটা এই পেয়ে যাবেন ওই পেয়ে যাবেন এই পুরস্কার সেই পুরস্কার আছে না ওই রকম অন্যান্য রাষ্ট্রের মধ্যে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ না কিছু নাই কেতা করবে আমি তো জাফলং আছি কেতা খবর হ্যাঁ এগুলো তো জেলা নিয়ম সিস্টেম আছে ওলা হরতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আচ্ছা আমি এস এস পসিবল রাম হয়তো অবশ্যই নেক্সট সপ্তাহ তো দিলাম সিলেট আসলে গত শুক্রবারে আইয়া গেছি আর আবার নাই আপাতত আপাতত আর নাই সিলেট গত শুক্রবারে আইয়া গেছি আচ্ছা একটু ওয়াইট সমস্যা নাই না সমস্যা হইতো না ইনশাল্লাহ প্রবলেম হইলে সমস্যা হইতো না ইনো প্রবলেম আর হতো না আচ্ছা আমি নেক্সট একটু পরে ফোন দিই এখন আমি একটু হাজও আছি বুঝছো নি কি হইলো আমার নেট চলে গেল সরি নেটওয়ার্কের একটু সমস্যা হয়ে গেছে আমি স্ক্রিন আবার শেয়ার করতেছি ওকে তো আমরা কই জানি এই ক্রেডিট তারপরে এমপ্লয়মেন্ট এগুলো আমাদের আসলে কোনো দরকার নাই এগুলো আমাদের ক্যাটালগ আর শুনি না কিছু স্যার আনমিউট করেন স্যার ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ তো আমাদের এই অপশনটা এই ক্যাটালগ অপশনটা আমাদের খুব একটু দরকার নাই বুঝতে পারছেন এটা দরকার নাই এটা যে এভাবেই থাকবো বাইং টাইপ অ্যাকশন এটা আমরা একটু দেখি এটাতে কি আছে বাইং টাইপ অ্যাকশন এখানে কি কি আছে এটা বাইং টাইপ এটা ডিফল্ট হিসাবে আছে আমাদের ক্যাম্পেইন তো অ্যাওয়ারনেস এই জন্য আমরা অ্যাওয়ারনেস হিসাবেই রাখলাম আর কিছু এখানে আমাদের দরকার নাই আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নেটওয়ার্ক আবার কি লগিন হুম হ্যালো শুনতে পাচ্ছেন ওকে বাইং টাইপ অপশনটা এভাবে থাকবে এটা কোনো নাড়াচড়ার প্রয়োজন নাই তারপরে আসুন আমাদের ক্যাম্পেইন তো হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি তাহলে অ্যাওয়ারনেস আছে তারপরে দেখেন এখানে আছে সমর অপশন আছে এই যে সমর অপশন আছে আমরা সমর অপশন রাখবো এখানে ক্লিক করবো দেখি আমাদের জন্য কি আছে campaign spending limit campaign spending limit হচ্ছে কি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট হচ্ছে আপনি এই ক্যাম্পেইনটাতে কতটুকু টাকা খরচ করতে চাচ্ছেন সেইটা এখানে এডিট করে দিলাম এড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট এটা আমরা দিয়ে দিলাম এখন limit set up limit set up কত দিব মনে করেন আমি একশো ইউএস ডলার দিলাম ঠিক আছে আমার এই ক্যাম্পেইনে একশো ইউএস ডলারের বেশি কি করতে পারবো না আমি সে আমি ক্রস করব না বা খরচ করব না কারণ আমি যদি এখানে দুইটা একটা জিনিস ভালো করে বোঝেন যদি এই অপশনটা যদি আমি ক্যাম্পেইন লিমিট যদি না দিয়ে দেয় তাহলে বায়ারের যদি বা বায়ার অথবা নিজের এই অপশনটা যদি দিয়েও থাকে কার্ড দেওয়া থাকে নিজেই যদি ক্যাম্পেইন একটা করেন মনে করেন নিজের কার্ড দিয়ে নিজেই একটা ক্যাম্পেইন করতেছেন কোনো একটা কারণে তাহলে আপনার কার্ডে মনে করেন আছে দুইশো ডলার এখন আপনি যদি লিমিট না দেন এখান থেকে তাইলে সে কার্ড থেকে সে কিন্তু দুইশো ডলার খাইটা নিব গিয়া আর আপনি যদি লিমিট দিয়ে দেন তাহলে সে একশো ডলার নেওয়ার পরে ফেসবুক একশো ডলার আপনার কাছ থেকে নেওয়ার পরে আট টাকা নিবে না তারপরে আসুন এবি টেস্ট এবি টেস্ট অপশনটাকে এবি টেস্ট কি আমরা এই জায়গাটা আমরা একটু দেখি এই জায়গাটা এখানে কী লিখছে to help improve ad performance test version with different image, text audience or placement. For, for uh, accuracy, each one will be sh shown to uh, separate groups of your audience. এখানে বলছে আপনি যে বর্তমানে যে ইমেজের উপরে পোস্ট করতেছেন এই আমি প্রথমে একটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের অবশ্যই কি লাগবে অ্যাডস অ্যাকাউন্ট করতে হলে অ্যাডস ক্যাম্পেইন করতে হলে একটা পোস্ট লাগবে ঠিক আছে আমাদের কি লাগবে একটা পোস্ট লাগবে আমরা বর্তমানে যে পোস্টের মধ্যে আমরা অ্যাড ক্যাম্পেইন করতেছি আমরা যদি চাই তাহলে ওই পোস্ট ছাড়া আরও একটা পোস্টের মধ্যে কি করতে পারবো বিজ্ঞাপন হ্যাঁ আরও কিছু কি করতে পারবো পোস্ট এখানে অ্যাড করতে পারবো ঠিক আছে এইটাই অ্যাডভান advantage campaign budget advantage campaign budget will distribute your budget across ad set up to get more result spending on your performance, goal choice and bid strategy, you can control spending on each. আমরা কি করবো প্রত্যেকটা যখন আমরা কাজ করবো এইভাবে যা দেয় আমাদের প্রত্যেকটা অপশনটাকে আমরা পড়বো যদি না বুঝি তাইলে এখান থেকে আমরা এদিকে আনিয়া এইভাবে কপি করিয়া এখান থেকে বাংলা করবো আর যদি আমরা এইভাবে ইংলিশ পড়ে বুঝিলাই তাহলে আমাদের জন্য আর কোনো প্রয়োজন নাই যেমন বাংলা বলছে কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আপনার কর্মক্ষমতা লক্ষ্য পছন্দ এবং বিড কৌশলের উপর নির্ভর করে আরও ফলাফল পেতে বিজ্ঞাপন সেট জুড়ে আপনার বাজেট বিতরণ করবে আপনি আচ্ছা এই দুইটা অপশন আপনি অন করে চাইলে দিলেও দিতে পারেন আর অন অন করে না দিলেও না দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে তবে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিতে হইব কারণ আপনি ডেইলি বাজেট কত দিবেন হ্যাঁ ডেইলি বাজেট কত দিবেন পাঁচ ডলার দিবেন না দশ ডলার দিবেন না বিশ ডলার দিবেন না তিরিশ ডলার দিবেন এই অপশনটা আপনার ডেইলি বাজেটের মধ্যে আপনি কি রাখবেন আপনি মনে করেন একশো ডলার দিছেন কারণ আপনি দশ দিনের জন্য আপনি ক্যাম্পেইন রেডি করবেন তাহলে আপনি কি পাঁচ ডলার হইব আপনার আমার সাথে কথা বলেন আপনি দশ দিনের জন্য ক্যাম্পেইন করবেন কিন্তু আপনি দিচ্ছেন একশো ডলার আপনার বাজেট দিচ্ছেন মূল বাজেট দিচ্ছেন একশো ডলার তাহলে কি আপনি দশ ডলার দিলেই হইব না স্যার না পাঁচ ডলার দিলে হবে না দশ ডলার দিলে হবে কারণ দশ ডলার যদি দেন তাহলে আপনার ডেইলি দশ ডলার কাটবে দশ দিনে একশো ডলার আপনার সাথে কাটবে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি একশো ডলারের ক্যাম্পেইন করেন তাহলে আপনি অবশ্যই কার্ডের মধ্যে একশো পনেরো ডলার রাখতে হইব কারণ পনেরো পার্সেন্ট কী নিবে ব্যাট নিবে ওকে তারপরে আবার সমরে ক্লিক করলাম সমরে ক্লিক করার পরে অ্যাড শিডিউল ও শিডিউল এটা হচ্ছে আপনার ডিফল্টভাবে দেওয়া এটাতে আপনার কাজ করতে পারবো না আর এই অপশনগুলো কাজ করলাম এগুলা যেগুলো দেখাইছি ওগুলো দেখাইছি এগুলো ওইভাবেই এখানে কোনো উল্টাপাল্টা করার কিছু নাই আপনি জাস্ট এখান থেকে এখানে ডেইলি বাজেটটা আপডেট করতে পারেন ফুল বাজেটটা আপনি আপডেট করতে পারেন এগুলা আচ্ছা তারপরে আসুন নেক্সট আমি নেক্সটে দিলাম নেক্সটে দিলাম দেওয়ার পরে আবার আসছে অ্যাড সেট নেম আমার একটা অ্যাড সেট নেম দেওয়া লাগবো এখন অ্যাড সেট নেম কি দিতে পারি আমরা অ্যাড সেট নেম দিতে পারি এই যে আমাদের নাম আছে স্যামসাং এম টোয়েন্টি ওয়ান এইটা ছিল এই নামটা আমরা এখানেও দিলাম কোনো সমস্যা নাই আমাদের গল আচ্ছা আমাদের গল কি আমাদের গোল এখানে maximum reach of of ads maximum number of impression maximum ad recall limit আচ্ছা এখন দেখেন এখানে আমাদের বেশ কিছু গোল দিছে তিনটা গোল দিছে তিনটা গোলের মধ্যে একটা গোল বলছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস আমাদের এই পোস্টটা তো মানুষের কাছে পৌঁছানো আমাদের যেহেতু অ্যাওয়ারনেসের কাজ করতেছি দেখেন আমাদের তিনটা অপশন থেকে দুই নম্বর অপশন আসছে এখানে আসছে maximum reach of go ads এই ম্যাক্সিমাস রিচ অফ অ্যাডস মানে হচ্ছে কি আমাদের তিনটা আমাদের প্রোডাক্টটা তো সাধারণত মানুষের কাছে পৌঁছানোর জন্য মানে আমাদের পরিচিতির জন্য তো আমরা অ্যাডটা করতেছি তাই না হ্যাঁ তাহলে হ্যাঁ। তাইলে পরিচিতি যেহেতু করতে তাহলে আমাদের maximum reach of ads reach মানে পৌঁছা মানুষের কাছে পৌঁছানো এই অপশনটা আমরা রাইকা দিব আচ্ছা আরও কিছু এখানে দিছে দেখেন আপনি ভিডিও যদি হয় তাহলে এই অপশনটা যেহেতু আমরা এখন ভিডিওর কাজ করতেছি না আমরা এইভাবেই থাকবো তারপরে আসুন ফেসবুক পেজ এখানে কোন পেজটাতে আমরা কাজ করব এটা যদি চান তাহলে পেজ সিলেক্ট করে দিতে পারেন অথবা এই পেজটা এখানে আসে এই পেজটা রাখতেও পারেন কোনো সমস্যা নেই কোস্ট পার রেজাল্ট গোল আমরা প্রত্যেকটা এখানে অপশনটা দেওয়া নাই Meta will aim to spend your entire budget and get the most one thousand impression using the highest volume of bid strategy এখানে বিড স্ট্র্যাটেজি মানে হচ্ছে মেটা বলতেছে কি মেটা মানে ফেসবুক ফেসবুক বলতেছে কি এই গোলটা সিলেক্ট করে দেওয়ার প্রয়োজন নাই বাট আপনার কাছ থেকে সেই পরিমাণ টাকা নেওয়া হবে যে পরিমাণ টাকা নিলে আপনি এক হাজার মানুষের কাছে আপনার কি করতে পারেন পোস্টটা পৌঁছাইতে পারে সেই ধরনের কি করতে পারে নিতে পারে আচ্ছা তারপরে আসুন সুমোর অপশন সুমোর অপশনের পরে দেখেন আমাদের এই ক্যাম্পেইনটা default impression every seven days আমাদের এখান থেকে আমরা দিতে পারি সমস্যা নাই এইভাবেও দিতে পারি এভাবে বাড়াইও দিতে পারি সেভেন ডেজের জায়গায় টেন ডেজ দিতে পারি কোনো সমস্যা নাই টেন ডেজ দিতে পারি এটা এক একদিনেও দিতে পারি এটা মানে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত এটা আসলে কোনো যে ইয়ে না আর ক্যাম্প এখানে হচ্ছে আমার টেন ডেজের ক্যাম্পেইন এই জন্য আমি টেন ডেজ দিছি প্রত্যেক দিন আমার ইমপ্রেশন কী করতে হইব এভরি টেন ডেজের মধ্যে প্রতিদিন আমাকে দেখাইতে হইব তারপরে আসুন এটা হচ্ছে when you are reach impression আপনার ইমপ্রেশনটা কখন রিচ করতে চাচ্ছেন এটা ডিফল্ট আছে আছে ডায়নামাই ক্রিয়েটিভ এটা অফ থাকবে এটা কোনো প্রবলেম নাই আচ্ছা তারপরে হচ্ছে এখানে স্টার্ট আমি কোন দিন থেকে আমার এই এডটাকে স্টার্ট করতে পারবে চাই হ্যাঁ আমার এই এডটাকে কোন দিন থেকে স্টার্ট করতে চাই আজকে থেকে স্টার্ট করতে চাই নাকি না আরও পর থেকে স্টার্ট করতে চাই আজকে আমি যদি মনে করেন এখানে যদি মনে করেন সাত তারিখ থেকে স্টার্ট করতে চাই তাহলে আমি সাত তারিখ সিলেক্ট দিয়ে দিতে পারি টাইম জন্য আমরা সিলেক্ট করে দিতে পারবো কয়টা থেকে আমরা দিতে চাই আমরা যদি মনে করেন আমাদের যেহেতু যেহেতু আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে কয়টা নয়টা থেকে অফিস টাইম শুরু এবং নয়টাই দিলে আমাদের হয় তবে এখানে একটা বুদ্ধির কাজ হয়েছে ফেসবুকে এডস ক্যাম্পেইনটা অফিস টাইমে না দিয়ে আমাদের ফ্রি টাইমে দেওয়ার জন্য ভালো হয় আমরা যদি রিসার্চ করি হুয়েন ইউজিং দ্য ফেসবুক আমরা ওখানে গুগলে গিয়ে রিসার্চ করবো গুগলে গিয়ে কী রিসার্চ করবো আমরা এখানে রিসার্চ করবো যে কোন সময় সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ ফেসবুক ইউজ করে হয়ে নে ডে হবে দেখুন এখানে আমাদের একটা শিডিউল দিছে আপনারা কি দেখতে পাচ্ছেন বলতেছে টিউসডে টু ফ্রাইডে নয়টা থেকে একটা Wednesday and Tuesday five A M to A eleven A M and two P M to three P M তাহলে আমাদের একটা বিষয় বলতেছে সে যে মানুষ নয়টা থেকে একটা পর্যন্ত ফেসবুক বেশি ইউজ করে what is the best time to post on social media in Bangladesh সেই আবার এটা বলতে একই একই টাইপ স্যার ফাইবারে দেখলাম স্যার আমার মতো মানুষই স্যার গিগ র্যাঙ্ক করায় স্যার 10 ডলার থেকে স্যার হুম আছে এটা কাজ আছে আমি কি দোষ করছি স্যার হ্যাঁ আমি কি দোষ করছি আমিও তো করতে পারি স্যার এই তো করতেছেন তো আপনি যেভাবে করতেছেন ওনারা করতেছেন প্রত্যেকের টেকনিক আলাদা আলাদা আপনারটা আপনার মতো তারটা তার মতো স্যার একটা গিগ স্যার তারা যে সমস্ত ক্যাটালগ গুলো দিচ্ছে একটা গিগ দশ ডলার আর আমি কি স্যার সবগুলি করে দেশে পনেরো ডলারের Va, muera. আর বাচ্চা কাঁদে কার বাচ্চা কাঁদে নিশি আপু নিশি আপু মাইক্রোফোনটা অফ করেন Oh. <laughs> <laughs> <laughs> আচ্ছা প্রতিদিন বাংলাদেশের মানুষ কখন সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে ও বাংলাদেশের মানুষ কখন সবচেয়ে বেশি ফেসবুক এটা নাই তাই না ফেসবুক ওখানে বেশি হইবে তাই না আচ্ছা দেখি আমরা প্রতিদিন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা তিন দেশের তালিকা প্রকাশ করেছে এই মুহূর্তে সংস্থা জানিয়েছে দুই বাইশ সালের ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রকাশ করেছে বাংলাদেশ ভারত ও ফিলিপাইনের মানুষ আচ্ছা মানে তো দিয়ে নাই দেখতেছি এইভাবে স্যার আমার মনে হয় স্যার এটা peak hour off peak hour দুই আওয়ারই স্যার ব্যবহার করে এটা দে নাই তো ওই যে পাইছি পাইছি পাইছেন নি না এরকম কোনো কথা নাই আচ্ছা এখন আমি বাংলাদেশেরটাই বের করতে পারছি তাইলে অন্য দেশেরটা বের করতে পারতাম না স্যার হ্যাঁ স্যার তাইলে আমরা এখানে একটা টেকনিক হইল গিয়া পোস্ট রেডি করার সময় বা ক্যাম্পেইন রেডি করার সময় ক্যাম্পেইন রেডি করার সময় আমাদের টাইম জোনটা ভালো করে দেখতে হইব যে কোন সময় মানুষ কি করে সবচেয়ে বেশি আপনার অ্যাক্টিভ থাকে তাইলে ছয়টা হইলে কয়টা হইব আঠারোটা ঠিক না এটা আমরা সিলেক্ট করে দিতে পারি যেমন আমরা দশ দিনের জন্য আমাদের ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি তাহলে সাত থেকে দশ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তাহলে আমাদের ষোলো তারিখে গিয়ে কী হয়ে যাব আমাদের পোস্টটা মানে বা আমাদের ক্যাম্পেইনটা অটোমেটিক অফ হয়ে যাব ষোলো তারিখ কখন মনে করেন ষোলো তারিখ রাত্র নয়টা হইলে হইব কয়টা রাত্র নয়টা হইলে হইব একুশটা উনিশটা একুশ আচ্ছা, লেখা যাচ্ছে না এটা ক্লিক করলে ওকে আচ্ছা, তারপরে আরো আসে সমর সমর অপশন সমর অপশনে ক্লিক করলে দেখি অ্যাড সেট স্পেন্ডিং লিমিট আমাদের স্পেন্ডিং লিমিটটা আমরা এখান থেকে আবার সেট করে দিই স্পেন্ডিং লিমিট আমাদের ডেইলি বাজেট হতো টেন ডলার আচ্ছা এখন লেখা যায় না এখানে আমি ধরতে পারছি আমার এখানে যেটা ওটা ফরম্যাটটা লেখা দেওয়া ছিল বাংলায় দেওয়া ছিল এই জন্য লেখা যায় নাই এটা আঠারো আর এইটা একুশ ঠিক আছে এখন এখানে আমরা টেন ডলার স্পেন্ড করবো প্রতিদিন ও আচ্ছা ডেইলি মিনিমাম ডেইলি মিনিমাম হচ্ছে পাঁচ ডলার ডেইলি মিনিমাম হচ্ছে পাঁচ ডলার আর ম্যাক্সিমাম হচ্ছে বারো ডলার দিলাম মানে হচ্ছে সে সর্বনিম্ন আমার পাঁচ ডলার খরচ করতে হইব আর সর্বোচ্চ আমার বারো ডলার খরচ করতে হইব আচ্ছা তারপরে আসি ক্রিয়েট নিউ অডিয়েন্স আচ্ছা কাস্টম অডিয়েন্স এই কাস্টম অডিয়েন্সটা এখানে কি দেওয়া আছে দেখেন এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স দেখতে পারি include people who are in the least one to follow আমার এই পোস্টটা কারা দেখবে তাহলে যারা মোবাইল ইউজ করে আমার তো এটা মোবাইল ফোনের জন্য আমি ক্যাম্পেন করতেছি এখন এই জায়গার জন্য আপনি কি করবেন সিলেক্ট করবেন যেমন লিখবেন বিজনেসম্যান আমার এই পোস্টটা কারা দিতে পারে বিজনেসম্যানরা আমার এইটা দেখতে পারে বিজনেসম্যানকে কেন দিব আমি বিজনেসম্যানকে এই জন্যই দিব যে বিজনেসম্যান তো মোবাইল কিনবে বিজনেসম্যান দিতে পারে লুকিং অডিয়েন্স আমরা অল অডিয়েন্স এখানে সেট করে দিয়ে দিলাম তারপরে এখানে আমরা স্টুডেন্ট হয়ে সার্চ দিয়ে দেখি স্টুডেন্ট আচ্ছা। কোথায় গিয়ে এখান থেকে কাস্টম যদি দিতে চাই তাহলে কাস্টম দিতে পারি তবে আমরা কাস্টম দিব না কাস্টম মানে হচ্ছে আমরা স্পেসিফিক করিয়া দিলে দিতে পারি আমাদের এটা দেওয়ার দরকার নাই যেভাবে আছে ওইভাবে থাক তারপরে লোকেশন মনে করেন আমার এই পোস্টটা ইউনাইটেড স্টেটে দিতে চাইলে অটোমেটিক ইউনাইটেড স্টেট আছে আর যদি আমি বাংলাদেশ দিতে চাই তাহলে বাংলাদেশ লিখব ওখানে যদি আমি বাংলাদেশ কুইরি বাংলাদেশ লিখা যায় না live in a reach in your is this location তো ওই লোকেশনে গিয়া শুধু ইউনাইটেড স্টেট আসবে কেন স্যার ওই নিচে ইনক্লুড অপশনের পাশে হয় সার্চ অপশন দেখেন কিনা ওখানে হয় কিনা ওটার পাশে অনেক ঠিক আছে এই অনেক চেঞ্জ নিয়ে আসছে বাংলাদেশ কান্ট্রি ওকে আমরা ইউনাইটেড স্টেটটাকে ক্যান্সেল করে দিই এখন আমরা যদি একসাথে ইউনাইটেড স্টেট এবং বাংলাদেশকে দিতে চাই তাহলে আমরা ইউনাইটেড স্টেট এবং বাংলাদেশ দুটোটা দিতে পারি এখন যদি আমাদের ইচ্ছা থাকে যে বাংলাদেশ অপশনের কিছু মানে কিছু স্পেসিফিক অঞ্চলে দিব যেমন বাংলাদেশ আচ্ছা ঢাকায় দিলাম ঢাকা ডিভিশন তাহলে আমার বাংলাদেশের শুধু ঢাকা ডিভিশনে দেখাইব এই যে দেখেন আমাকে নিচে সিলেক্ট করে দেখাচ্ছে ঠিক আছে আপনি বলছেন মেহেরপুর ওকে বাংলাদেশ মেহেরপুর মেহেরপুর এই যে মেহেরপুর বাংলাদেশ পেয়ে গেছে এই যে তাহলে আমার ঢাকা যদি খাইটালাই তাহলে আমার ঢাকা খাইটালে শুধু মেহেরপুরটা আমার দেখাইতেছে আচ্ছা, আচ্ছা ঢাকা ওকে তার সাথে ঢাকার দেই ঢাকা বাংলাদেশ ডিভিশন সিলেক্ট করলাম ওকে এই যে পিন বেটা ওকে এই যে ড্রপ পিন এখন মেহেরপুর কোথায় ওই একটু ছোট করেন স্যার এই যে ডপ পিনটা এই জায়গা নিয়ে সিলেক্ট করে দিলে মেহেরপুর সিলেক্ট হ্যাঁ? আচ্ছা, খুলনাতে সিলেক্ট করলাম তাইলে আমার তিনটা জায়গায় সিলেক্ট হয়ে গেল দেখেন এখানে আমার এই পুস্টটা কোথায় কোথায় দেখাইব মেহেরপুরে দেখাইব ঢাকায় দেখাইব খুলনাতে দেখাইব এখন একটু বড় করি আমরা দেখি বড় করিয়া দেখলে কই থেকে কই দিয়ে যায় বড় হইলে সমস্যা হয়েছে এই যে ডাক এটা কোনটা ইনক্লুড আচ্ছা। আর এক্সক্লুড কি এই যে আচ্ছা এক্সক্লুড হচ্ছে বাহিরের মানুষ আর ইনক্লুড হচ্ছে ভিতরের মানুষ ইনক্লুড হচ্ছে ইনক্লুড শব্দের অর্থ তো এর অন্তর্ভুক্ত আচ্ছা তাহলে আমরা লোকেশন সিলেক্ট করলাম আমরা এই সিলেক্ট করতে পারি আমাদের এই মোবাইলটা হ্যাঁ। আঠারো থেকে আঠারো থেকে এখান থেকে স্যামসাং এই জাতীয় স্মার্ট বা বিশেষ ফোন সাধারণত চল্লিশের বেশি মানুষে ব্যবহার করে না তাইলে আমরা দিয়ে দিলাম যে আঠারো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষ আরও নিচে দিতে চাইলেও দিতে পারি না নিচ্ছে না ফেসবুক নিয়ে না তো আঠারো বছর থেকে আর চল্লিশ বছরের মানুষের কাছে আমাদের কি করতে আমাদের এই পোস্টটা পৌঁছাইব কারণ আমাদের এর চেয়ে বেশি মানুষের কাছে এই পোস্টটা পৌঁছাইয়া আমাদের কোনো বেনিফিট নাই জি আমি যদি মনে করেন বাংলাদেশে অ্যাড রান করলাম কিন্তু বাংলাদেশের কিছু স্পেসিফিক এলাকা যেমন মনে করেন ঢাকা মেহেরপুর খুলনা এই তিন এলাকা বাদে সব এলাকায় রান হবে শুধু এই তিন এলাকা বাদে তাহলে এটা কি করতে হবে এই তিনটে এলাকা বাদে যদি দিতে হয় ওই অপশনটা আমি জানি না এখনো পাই নাই অপশন আপনারা বাংলাদেশ দিতে চান বাংলাদেশ দিবেন আর যদি মন করেন স্পেসিফিক কয়েকটা দিতে চান স্পেসিফিক ড্রপ ইন্ডিয়া সিলেক্ট করে ইন্ডিয়া সিলেক্ট করে দেওয়া লাগবে ঠিক না এখানে একটা বিষয় আছে এক্সক্লুড আর ইনক্লুডের বললেন না স্যার এখানে মনে হয় মেবি মনে করেন বাংলাদেশটা যদি আমি ইনক্লুড সিলেক্ট করি মেবি আমার এখনো এটা আমি বুঝতে পারছি না তাই আপনাকে জিজ্ঞেস করলাম আর এক্সক্লুড যদি আমি ঢাকা সিলেক্ট করি তাহলে পুরো বাংলাদেশ হবে আচ্ছা, কিন্তু এক্সক্লুড হ্যাঁ, হ্যাঁ এখন দেখেন এই যে ড্রপ পিন দিছি এই ড্রপ পিন দেওয়ার কারণে এক্সক্লুড করার কারণে এই অপশনের ওই যে অপশনগুলো সিলেক্ট করে দিই এই অপশনের মানুষগুলো আমাদের পোস্টগুলো কি করতে পারবে না দেখতে পারবে না আর ইনক্লুড করে দিলে আমরা এই এলাকার ভিতরের মানুষগুলোর কাছেই আমাদের পোস্টটা পৌঁছাইবে আচ্ছা এখন দেখেন আমরা এই এইজটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবো যে আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে না এই প্রোডাক্টটা আসলে কোন এইজেস মানুষের জন্য উপযুক্ত ঠিক আছে এই বিষয়টা আমরা খুব ভালোভাবে ফলো করবো একটু খেয়াল রাখেন আমাদের এই বেচারার সময় কখন জানি আবার শেষ হয়ে যায় ঠিক আছে ডিসমিসের টাইম হয়ে গেলে আট মিনিট আছে নি তাহলে তো আবার দেওয়া লাগবো স্যার নতুন করে তৈরি করেন হুম দিচ্ছি দিচ্ছি আচ্ছা তাহলে আমাদের যে কথার মধ্যে আসিলাম আচ্ছা আগে একটা তৈরি করে বলি kilo de নেটওয়ার্কও খুবই মারাত্মক সমস্যা হয় কখনো কখনো খুব ভালো রেসপন্স করে কখনো কখনো মারাত্মক প্রবলেম হয় পৃথিবীতে দেশ আছে একশো পঁচানব্বইটা স্যার এর মধ্যে সবচেয়ে স্লো ইন্টারনেট বাংলাদেশ স্যার সবচেয়ে বেশি স্পেন্ডিং বাংলাদেশে অথচ সবচেয়ে বেশি স্লো এবং সবচেয়ে বেশি ব্যবহার করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ দেখছেন না ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহারই পৃথিবীতে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে বাংলাদেশের মানুষে স্যার আমার মনে হয় স্যার এই বেশি ব্যবহার করে দেখি স্যার স্লো স্যার হুম মানে নেটওয়ার্কের তুলনায় ইউজারের সংখ্যা বেশি বুঝছেন নি একটা নেটওয়ার্কের আওতাধীন দেখা যায় দশ পনেরো বিশ হাজার মানুষ থাকে এখন এই কিভাবে ওরা কন্ট্রোল করবো এটা বুঝেন তো নেট হুম স্যার আমার বাসায় ওয়াইফাই একটা স্যার সবার মোবাইলে স্যার ওয়াইফাই কানেক্ট করা স্যার তাহলে বুঝেন স্যার কি অবস্থা আমি এখন তো আমি এখন মোবাইল ডাটা দিয়ে চলতেছি এখন ওয়াইফাইয়ের আওতাভুক্ত নাই আমি তো সব বাসায় না সিলেট শহরে বাসায় নাই তো আমি আপনাদের লিঙ্ক দিছি লিঙ্কে জয়েন করেন আমি এটা ডিলিট করে দিচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম জি ব্যাপারটা হচ্ছে কি স্যার আমার বাসায় ধরেন পাঁচশো টাকা দিয়ে একটা ওয়াইফাই লাগানো কিন্তু দশ জন মানুষ বা পাঁচজন আছে হ্যাঁ ছয় জন আছে তারা সবাই ইউজ করতেছে যার কারণে কিন্তু নেট স্লো হবেই স্যার স্বাভাবিক স্যার সাবির ভাই আচ্ছা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আমরা যেখানে আসিলাম ওই জায়গার মধ্যে চলে যাই তো কথা আসিল যেটা যে আমরা যখন ক্যাম্পেইন রেডি করবো তখন আমাদের প্রোডাক্টটার উপরে আমাদের ফোকাস খুব বেশি দেওয়া লাগবো কী জন্য প্রোডাক্টের উপরে আমাদের ফোকাস বেশি দেওয়া লাগবো কারণ প্রোডাক্টটা যেন প্রোডাক্টটার উপরে আমাদের মানুষ সেট আপ করা লাগবো কারণ এই প্রোডাক্টটা কোন মানুষ আমাদের কাছে প্রয়োজনীয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হইব আমরা যেহেতু মোবাইল দিচ্ছি মোবাইলটা হচ্ছে এই স্যামসাং যে ভালো ভালো মোবাইলগুলো এগুলো সাধারণত বেশি বয়সের মানুষ ইউজ যদিও করে কিন্তু তার রেশিওটা খুবই কম খুবই কম এইগুলা সাধারণত ইয়াং এবং মানে ওই যে আঠারো থেকে চল্লিশ এই রাউন্ড মানুষের যারা আছে ওই সমস্ত মানুষগুলাতে এই এই ফোনগুলোর প্রতি কি একটু বেশি আগ্রহ বেশি এজন্য আমরা কি করবো ওই মানুষগুলাকেই আমরা কি করবো সেট করবো এই জন্য আমি দিছি আঠারো থেকে চল্লিশ বছর এখন জেন্ডার জেন্ডার সিলেক্ট করার সময় যেহেতু এটা মোবাইল ফোন মোবাইল ফোন হওয়ার কারণে এখানে আমাকে অল জেন্ডার দেয়াই প্রয়োজন কিন্তু আমি যদি শাড়ি সিলেক্ট করি মানে একটা শাড়ির জন্য ক্যাম্পেন করব এখন শাড়ির জন্য যদি আমি ক্যাম্পেন করি আচ্ছা আমার যদি পুরুষ ক্যাম্পেন করি উইমেন ক্যাম্প সিলেক্ট না করিয়া মেন ক্যাম্প সিলেক্ট করলাম আমার শাড়ি সেল হওয়ার সম্ভাবনা কয়টা সাথে জিরোটা একটাও না যে একটা সেটা মনে হয় হ্যাঁ সেটা মনে হয় পুরুষ আর নারীর মাঝখানে যেটা আছে কিন্তু যদি আমি যদি এখানে সেট দেই তাহলে আমার পোস্টটা শুধু কাছে গিয়ে পৌঁছাইব এবং শাড়ি কিনবে কথা বুঝতে তেমনিভাবে মনে করেন পুরুষের হাত গড়ি পুরুষের জন্য হাত গড়ি যে গড়িগুলো পুরুষ ইউজ করে ওইগুলোর গড়িগুলোর ক্যাম্পেইন করবেন তখন আপনি অবশ্যই পুরুষ সেট করে দিবেন সেখানে মহিলাকে মানে বাদ দিয়ে রাখবেন তেমনিভাবে মহিলার জন্য কোনো যেমন কসমেটিক্স বিশেষ করে কসমেটিক্স কসমেটিক্সের বিভিন্ন পণ্যগুলার অ্যাডভার্টাইজ তখন মহিলা ছাড়া পুরুষরা তো কসমেটিক্স দেখতেই পারে না তাদের তারা যে বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে ওই কসমেটিক্সগুলো ব্যবহার করানোর কারণে পুরুষরা অনেক ট্রলত্ব করে এই জন্য ওই কসমেটিক্সের অ্যাডভার্টাইজটা মহিলা ছাড়া পুরুষের কাছে দিলে আরও গালি শুনতে হইব ঠিক আছে এখন আমার একটা প্রশ্ন হচ্ছে আমি এখানে পুরুষ মহিলা এগুলা বিভক্ত করিয়া দেবো ফেসবুক কিভাবে জানবো যে ওই মানুষটা মহিলা ওই মানুষটা পুরুষ এটা ফেসবুক কিভাবে জানতে পারবো স্যার ফেসবুক আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা মেল ফিমেল অপশন আছে না অপশনটা আমরা তো দিই হুম ওটা আমি গেস করি যখন মেল ফিমেল আমরা যখন অপশনটা আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের একটা অপশন আছে যে আমি মেল না আমি ফিমেল এই অপশনটা এখানে দেয়া লাগে এই অপশনের মাধ্যমে ফেসবুক জানতে পারে যে এই অ্যাকাউন্টের ওনার হচ্ছে মেল আর এই অ্যাকাউন্টের ওনার হচ্ছে ফেমেল এখন প্রশ্ন হচ্ছে যদি মেইল অপশন দিয়ে যদি ফেমেল কেউ যদি ইউজ করে সেও আমার এই পোস্টটা দেখবে না হতে বুঝতে পারছেন সে আমার এই পোস্টটা কী করবে না দেখবে না এটাই স্বাভাবিক ওকে তাহলে আমরা কি করলাম এখানে আমরা পুরুষ অথবা মহিলা আমরা এখানে সিলেক্ট করব কিন্তু আমার যেহেতু স্যামসাং ফোনের আমি কি করতেছি অ্যাডভার্টাইজ করতেছি এই জন্য আমার স্যামসাং পুরুষরাও ইউজ করে মহিলারাও ইউজ করে সুতরাং আমি এখানে অল দিয়ে রাখব তারপরে targeting all demographic interest and behaviours এটাতে আমরা ক্লিক করি খারা যেমন স্টুডেন্ট আমাদের এখানে টার্গেট কারা আমরা দিলাম ইন্টারেস্ট কারা সবাই স্যার সবাই এখন আমরা যদি এখান থেকে কিছু স্পেসিফিক সাজেশন করে দিয়ে দেই স্টুডেন্ট দিলাম এডুকেশন আমরা যদি এইভাবে স্পেসিফিক সাজেশন করে দিয়ে দেই আচ্ছা আমাদের প্রোডাক্ট সেল হতেও পারে নাও হতে পারে আবার এখানে আমি যদি বিজনেসম্যানে দেই আর একটা আছে কই গেলো বর্তমানে বেশি ব্যবহার করে মোবাইলটা দরকার বিজনেসম্যান স্যার এখানে ফেসবুক কি সাজেস্ট করে দেখা যাক ফেসবুক এর সাজেস্ট অপশন আছে না কোনটা এই দেখেন ব্রাউজারের পাশে যে সাজেস্ট আচ্ছা, এই যে এখানে ক্লিক করেন না এই যে হ্যাঁ দেখি কি ইউনিভার্সিটি স্টুডেন্টদের সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেখছেন তারপরে বিজনেস অ্যান্ড ফিনান্সেরও ইন্টারেস্ট আছে ইউনিভার্সিটি হায়ার এডুকেশন যারা তাদেরও ইন্টারেস্ট আছে লার্নার স্টুডেন্ট যারা তারাও এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সাজেস্ট করতেছে সুতরাং এখানে আপনি এভাবেই দিয়ে দিলে হবে এখন আপনি এটা দিলেও দিতে পারেন যদি না বলে না আমার যত ধরনের মানুষ আছে শিক্ষিত হোক অশিক্ষিত হোক আমার যে কোনো মানুষ হোক তাহলে এখান থেকে আমরা কোনো ট্রেক কী করব না ট্রেক আমরা এখানে সিলেক্ট করবো না ঠিক আছে তারপরে আসুন ল্যাঙ্গুয়েজ এখন যদি আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই যেমন মনে করেন আমাদের এই এই পোস্টটা শুধু ইংলিশ যারা যারা ইউকের ইংলিশ ব্যবহার করে তাদের কাছে যাইতো আচ্ছা আমি বাংলাদেশে আচ্ছা, পোস্ট করতেছি আমি আমার ক্যাম্পেইনটা বাংলাদেশের মধ্যে করতেছি ইন বাংলাদেশের মধ্যে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার এই পোস্টটা কি ইউকের ইংলিশ দিলে আমার এই পোস্টটা কি বেশি রিচ হবে নাকি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ দিলে বেশি রিচ হবে বাংলা দিলে বেশি রিচ হবে কারণ আমরা সবাই বাঙালি এবং আমরা বাংলা বেশি ইউজ করি বাংলাতে পোস্ট করি ইত্যাদি আবিজাবি সব কিছু বাংলাতে করি সো দ্যাট এই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হইব যে আমি যে লোকেশনে পোস্ট করতেছি সেই লোকেশনের কোন ভাষার মানুষ সবচেয়ে বেশি আছে সেই ভাষাটা সিলেক্ট করিয়া দিব এখন আমি আমি ইংলিশও দিতে পারি বাংলাও তার সাথে দিতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে আমি ইংলিশও দিতে পারি স্যার আমরা যে কোনো দেশের মনে করেন ক্যাম্পেইন করি তাহলে আমরা ইংলিশটা কমন ভাষা হিসেবে রেখে দিতে পারি যেমন অন্যান্য দেশের সাথে যেমন জার্মান ইতালি এইসবগুলো যে আমরা অ্যাড করলি ইতালি ভাষা দিতে পারি বাংলা ইংরেজি ভাষা দিতে পারি দুটো ভাষা একসাথে হুম না মানে একটা ভাষা নিবে না না এনাদার অনেক ভাষা দিতে পারেন আপনি এই যে দেখেন আমি বেঙ্গলি দিছি ইংলিশ দিচ্ছি ইংলিশ ইউকে দিচ্ছি আমি তার সাথেও যদি ইংলিশ ইংলিশ ইউএসএ দেই তাহলে ইউএসএও দিলাম স্পেনিশ যদি দেই স্পেনিশ যদি দেই এই যে স্পেনিশ দিলাম অল স্পেনিশ বা স্পেনিশ স্পেন যারা বাস করে দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে বিভিন্ন ভাষা দিতে পারেন সমস্যা নাই সমস্যা কি এখানে আচ্ছা ওকে আমি শুধু বেঙ্গলি দিলাম সেভ দিস অডিয়েন্স দেখি সেভ দিস অডিয়েন্স দেখেন আমাকে দেখাচ্ছে audience freelancer Joynal location Bangladesh Dhaka Meherpur এই লোকেশনগুলো আমরা কি করে দিলাম সিলেক্ট করে দিলাম এখন যদি আমি সেভ দিই তাহলে আমার এটা সেভ হয়ে যাব আমার এই অডিয়েন্সগুলো কি আসবে সেভ আসবে আমি ল্যাঙ্গুয়েজ দিছি তাহলে স্টিমিটেড অডিয়েন্স সাইজ আমার অডিয়েন্স এই এলাকার মধ্যে অডিয়েন্স কতজন আছে দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি এই এলাকার মধ্যে অডিয়েন্স কতজন আছে পনেরো লক্ষ অনেক এক কোটি পঁচানব্বই লক্ষ থেকে এক কোটি সাতাশি লক্ষ মানুষের মতো আমাদের লোকেশনের মধ্যে কি আছে অডিয়েন্স আছে ঠিক আছে এরা সবাই ফেসবুক ব্যবহার করেছে হ্যাঁ এরা সবাই ফেসবুকে ব্যবহার করে আচ্ছা তারপরে সমর অপশনে ক্লিক করলাম সমর অপশনে ক্লিক করার পরে brand safety in inventory filter যদি আমরা এখানে আরও কিছু ফিল্টার করতে চাই Facebook instream video Facebook instream article এইগুলাতেও মানুষ চাইলে এখানে যা যা দিছে ওইগুলাতেও যদি আপনি চান এগুলাতেও দিতে পারেন আর যদি ফিল্টার করতে চান তাহলে আরও ফিল্টারও করতে পারবেন ফিল্টার মানে কি ফিল্টার মানে হচ্ছে আপনি কমানো ফিল্টার মানে আরও বাছাই করিয়া কমাইয়া নিয়ে আসা এটাকে বলা হয় ফিল্টার এখান থেকে যদি এই যে সবসময় কি করবেন এই মিডলটা দিবেন তিনটা অপশন দিছে আপনি যদি এইটাও দেন তাহলে এটাতে কি কী আছে full inventory exclude content that is not is suitable for মন্টেনেস মনিটাইজেশন অ্যান্ড গেটস আমরা সবসময় কি করব মিডলটা দিব এটা হাই এটা লোয়ার এটা মিডল আমরা হাইও দিব না লো দিব না আমরা কি দিব মিডলটা দিব সবসময় এভাবে মিডল রেখে দিব ব্লক লিস্ট এখন কাউকে যদি ব্লক করতে চান তাহলে একটা ক্রিয়েট ব্লক লিস্ট এখানে কিছু ব্লক করতে পারবেন যে ওই মানুষগুলোর কাছে আমার পুস্টটা যেন না যায় হ্যাঁ ওই মানুষের কাছে আমার পুস্টটা যেন না যায় এটা আপনি যদি চান তাহলে এখান থেকে ব্লক করতে পারেন যেমন হচ্ছে মনে করেন আমি এখানে একটা বিশেষ করে মনে করেন একজন মানুষের চাকরি করে হ্যাঁ সে চাকরি করে কিন্তু তার চাকরির শর্ত হইল মনে করেন আপনি আমার কোম্পানিতে চাকরি করেন এক্সাম্পল স্বরূপ আমার কোম্পানিতে চাকরি করেন এখন আমি বললাম যে আমার কোম্পানিতে চাকরি করা অবস্থায় আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করাইতে পারবেন না আমি এটা এক্সাম্পল স্বরূপ বলতেছি আপনারা আবার অন্যদিকে নিয়েন না এখন আমি বললাম এই কাজ করতে পারবেন না এখন আপনি কিন্তু গোপনে করাচ্ছেন মানে আপনি চিন্তা করলেন আমি তো ক্যাম্পেইন করাইমু তো ক্যাম্পেইন করাইলে তো জেনারেল ভাইয়ের সামনে চলে যাব তাইলে জেনারেল ভাইয়ের সামনে যেন না যায় এই অপশনটা করানোর জন্য এখানে কি করে দিব আমি ব্ল্যাক লিস্টে ব্লক লিস্টে তাকে দিয়ে দিব মানে আমাকে ব্লক লিস্টে দিয়ে দিলে আমার কাছে আর পোস্ট আসবে না তারপরে কন্টেন্ট টাইপ এক্সক্লুশন কন্টেন্ট আর নন সিলেক্ট এখানে কন্টেন্ট টাইপ এক্সক্লুশন এটা হচ্ছে exclude all live video for Facebook instream video ads যখন ভিডিওগুলোকে কি করা হয় লাইভ করা হয় তখন কোর ভিডিওতে দেখাইবেন নাকি যে কোনো ভিডিও যদি সিলেক্ট করে না দেন তাহলে যে কোনো পোস্টের মধ্যে আপনার এটা দেখাইবে ঠিক আছে তারপরে আসেন আমরা এইটুকু পর্যন্ত আমাদের কি কী কোনো জায়গায় ভাত পড়ছে নাকি আমরা এটা দেখি টেন ডেজ তারপরে ডাইনামিক ক্রিয়েটিভ প্রাইভেট তারপরে আমরা দিই নেক্সট দিলাম নেক্সট আসছে নেক্সট আসার পরে দেখেন এই জায়গার মধ্যে আমাদের এড নেম দিছে আবার এড নেম দেওয়া লাগবো এড নেম দিলাম স্যামসাং স্যার এখানে এরর দেখাচ্ছে কোনটা সেটআপ এরর এটা এটা আমি ফর লাস্টে দেখব স্যামসাং এম টোয়েন্টি ওয়ান আচ্ছা তারপরে আসি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা যদি চাই সেখান থেকে সিলেক্ট করে দিতেও পারি নাও দিতে পারি এই জায়গা থেকে আচ্ছা ad set up ad create এটা এভাবেই থাকবো ডিফল্ট থাকবো নাকি আর কিছু আছে ইউজ এক্সিস্টেন্ট পুশ না এটা ক্রিয়েটেড থাকবো সিঙ্গেল ইমেজ ওর ভিডিও আমরা যদি সিঙ্গেল ইমেজ দেই তাহলে সিঙ্গেল ইমেজ থাকবো ক্রুশিয়াল টু ওর সিলেক্ট যদি আমরা দুইটা বা তার চেয়ে বেশি দিই তাহলে এটা সিলেক্ট করবো যদি আমরা গ্রুপ দিতে চাই তাহলে এটা সিলেক্ট করবো ঠিক আছে আমরা সিঙ্গেল দিয়ে কাজ করবো বেশিরভাগ ক্ষেত্রে মায়ের যদি বলে আমার গ্রুপ দিয়ে কাজ করতে হবে তাহলে এই যে মনে করেন আমার এই পোস্টটাতে আমি কি করতে হইব আমি এড করতেছি দেখেন আমার পোস্টটা কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে আমার পোস্টটা এখানে দেখাইব এই অপশনগুলো দেখাচ্ছে আমাকে তারপরে আসুন অ্যাড ক্রিয়েটিভ প্ল্যান এটা লাগবে না মিডিয়া এটা ঠিক আছে প্রাইমারি টেক্সট এটা হচ্ছে একটা টেক্সট যদি আপনি এখান থেকে টেক্সট ডিলেট আপনি এটা দিয়ে আপনি আমার যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটা এখানে আপনি দিতে পারেন অথবা আপনি এখান থেকে কি করতে পারেন এটা ডিলিট করে নতুন করে দিতে পারেন অথবা এই জায়গা থেকে প্লাস দিয়ে প্লাস দিয়ে এ টেক্সট অপশনে ক্লিক করে এটা আপনি টেক্সট দিতে আবার লিখতেও পারেন এটাতে মনে বলিস প্রমোশন বা I am promoting your I promote your business and product in the world. Promote your business in the world আপনি এভাবে চাইলে আবার যদি নতুন করে কোনো টেক টেক্সট আপনি দিতে চান এখান থেকে লিখে দিতে পারেন যেমন এখানে বাংলায় দিলেন মনে করেন এই ইত্যাদি ইত্যাদি আবি দাবি লিখবেন মনে করেন কী লিখা যায় দেখি সুপ্রিয় আপনি দিলেন মনে করেন যা ইচ্ছা আপনার ইচ্ছা মতো আপনি দিলেন এটা যতটুকু লেখা প্রয়োজন অতটুকু আপনি লেখা দিলেন দিলে দিতে পারেন না দিলে ক্রস দিয়া খাইটা দিবেন তারপরে হেডলাইন আপনি হেডলাইন দিতে পারেন যেমন digital marketing live digital marketing বা দিলেন কি ও সরি হেডিং দিলেন বাংলায় দেন বা ইংলিশে দেন Samsung M twenty new phone ঠিক আছে হেডিং দিলেন এখন ডেসক্রিপশনে লিখতে পারেন হেডিং আরও আপনি চাইলে এখান থেকে প্লাস দিয়ে আরও হেডিং লাগাইতে পারেন এই যে লেখা তারপরে ডেসক্রিপশন আপনি ইচ্ছা মতো ডেসক্রিপশনও লিখতে পারবেন ডেসক্রিপশন আবার এখান থেকে অ্যাডও করতে পারবেন কল অ্যাকশন কল অ্যাকশন কি লান মোড দেয়া এখানে কল অ্যাকশন দেখান অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও মানে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন চাচ্ছেন বা মানুষের অনু কাছ থেকে আবেদন চাচ্ছেন book now call now contractors down আপনি এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন তবে সবসময় আমরা দিই সেন্ড মেসেজ যেহেতু একটা প্রোডাক্ট সেল হইব তাইলে আপনি সেন্ড মেসেজ দিবেন কারণ সেন্ড মেসেজ দিলে মেসেজ আচ্ছা, হ্যাঁ সেন্ড মেসেজ তো মনে হচ্ছে আমাদের জন্য বেশি ভালো সবার জন্য ভালো সেন্ড মেসেজ দিলে লাভ কি সেন্ড মেসেজ দিলে বায়াররা আমাকে কি করবে বায়াররা আমাকে ফোন করবে বা বায়াররা আমাকে মেসেজ করবে আমাকে মেসেজ করে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নেবে এটা হচ্ছে সেন্ড মেসেজের কি বেনিফিট আপনার যদি সাবস্ক্রাইবের প্রয়োজন হয় আপনার মনে হয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের প্রয়োজন তাহলে এখানে সাবস্ক্রাইব দিয়ে দিবেন মানে আপনার কি প্রয়োজন এখানে সব আছে সাইন আপ আপনার একটা কি আছে পেজ পেজ আছে বা আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে সাইন আপ চাচ্ছেন আপনি মানুষের সাইন আপ চাচ্ছেন দিলেন সাইন আপ বা আপনার একটা কি এটা অ্যাপস আছে সেখানে সাইন আপ চাচ্ছেন সাইন আপ সব নাও মানুষকে দিয়ে ব্যবসা করাইতে চাচ্ছেন বা সব করাইতে চাচ্ছেন এখানে সব নাও সি মেনু আরও কিছু জিনিস দেখাইতে চাচ্ছেন তাহলে see menu send message list learning মানুষকে কিছু বুঝাইতে চাচ্ছেন লার্নিং ডাউনলোড কন্ট্রাক্ট আজ মানুষকে মানুষের সাথে যোগাযোগ কল নাও কল করা বুক নাও অ্যাপ্লাই আপনার ইচ্ছা মতো আপনি দিবেন বা বায়ারকে বলবেন বায়ারকে যদি না বুঝেন বায়ারকে জিজ্ঞেস করলে এই অপশনটা বায়ার বইলা দেয় স্যার ডাউনলোড যে অপশনটা স্যার অনেকে দেখি স্যার বিভিন্ন অ্যাপস হ্যাঁ, আপনি যদি স্যার পোস্ট করেন ডাউনলোড অপশনটা হচ্ছে কোন অ্যাপস যদি আপনি ডাউনলোড করাইতে চান কোন অ্যাপস যদি ডাউনলোড করাইতে চান সেখানে ডাউনলোড অপশন এখানে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশন যখন আমি বিজ্ঞাপন দিব না হ্যাঁ, তখন মনে এই ডাউনলোড হ্যাঁ। অপশনটা আপনারা পাবেন আরও তো ক্লাস রয়েছে এখানে তো একটা ক্লাস না প্রায় সাত আটটা ক্লাস করব আমরা অ্যাড ম্যানেজারের তারপরে catalog ad video advertising ad অনেকটাই অ্যাড রয়েছে আমাদের এক ফেসবুকেই দেখবেন আমাদের রমজান শেষ গিয়ে আরও সামনে যাইব কারণ ফেসবুকটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আপনি যদি ফেসবুকের এই অপশনগুলো যদি ব্যাংকে ব্যাংকে না বুঝেন তাহলে অন্য অপশনগুলো আপনি বুঝবেন না ঠিক আছে তারপরে হচ্ছে এখানে কি destination tell us where to send people immediately after the have tapped or clicked on your ad আচ্ছা এখানে কি বলছে এটা ক্লিয়ারলি বোঝা যান না দেখি আসলে আমার গলা ভাঙ্গা হওয়ার কারণে আর ক্লান্ত তাহার কারণে ক্লাসটা নিয়ে মানে একটা আবেগ নিয়ে ক্লাস করে দিতে পারছেন লোকেরা আপনার বিজ্ঞাপনে ট্যাপ বা ক্লিক করার সাথে সাথেই তাদের কোথায় পাঠাতে হবে আমাদেরকে বলুন দেখতে পাচ্ছেন কারণ ফেসবুক চাচ্ছে আপনি কোথায় পাঠাইতে চাচ্ছেন আপনি ওয়েবসাইটে চাচ্ছেন নি তাহলে ওয়েবসাইটে যদি আপনি ওয়েবসাইটে চান তাহলে ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিবেন আপনি যদি send people to fast loading mobile option experience অন্য কিছু চান এইটা সিলেক্ট করে দিবেন এখন আপনি এই যে আসছে হোয়াটসঅ্যাপ আসছে ওয়েবসাইট আসছে অথবা আপনি ক্রিয়েট কিছু করতে পারবেন অথবা এখন সার্চ করে দিতে পারবেন ঠিক আছে আপনি যদি মনে করেন ক্রিয়েট দিলে কি হয় সে দেখি আমরা ক্রিয়েটেই যে দেখেন ক্রিয়েটের জন্য কি কি জিনিস আসছে এগুলো দিয়ে এগুলো এখন আর দেখবো না আমার গলায় কাজ করতেছে না আমি চাচ্ছি মানে আজকের এই অপশনটা যত তাড়াতাড়ি শেষ হয় আমি বাঁচি <clears throat> আচ্ছা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ দিলে মানুষ আপনাকে হোয়াটসঅ্যাপে কী করবে নক করবে তবে আপনার পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কী থাকতে হইব সেট আপ থাকতে হইব আপনি যদি ওয়েবসাইট ভিজিটর দেন তাহলে আপনার ওয়েবসাইট ভিজিটর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবো ডিসপ্লেতে এক লিঙ্ক দেওয়া লাগবো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবো ডিসপ্লে কোন লিঙ্ক সেই লিঙ্ক দেওয়া লাগবো এগুলো দেওয়া লাগবো ঠিক আছে add your own translation language এটা অন করে দিবেন যে আপনার যদি অন্য কোনো মানুষের কাছে যায় যেমন বাংলাদেশে আপনি বাংলায় একটা ক্যাম্পেইন রেডি করে দিয়েছেন মানে আপনার এই ক্যাম্পেইনটা চাচ্ছেন ইংলিশ মানুষের কাছে গেলে ট্রান্সলেট করে যাইতো ট্রান্সলেট ট্রান্সলেটের এই জন্য ল্যাঙ্গুয়েজটা এই জায়গায় দিয়ে দিলেন আচ্ছা tracking track event ad data sets sets that contain the conversion you are ad might motivate motivate the dataset dataset the contain the conversion select for the ad account will be tracking by before okay এটা অটোমেটিকলি অফলাইন ইভেন্ট এটা ডিফল্টভাবে দেওয়া আছে এটা নাড়াচাড়ার প্রয়োজন নাই তারপরে ওয়েবসাইট সেট যদি দেন তাহলে এখান থেকে ওয়েবসাইট সেট দিতে পারবেন অ্যাপ সেট দিতে চাইলে এখানে অ্যাপ সেট দিতে পারেন সমস্যা নাই তারপরে এটা ডিফল্ট ইভেন্ট ম্যানেজার যদি আপনি দিতে চান ইভেন্ট হিসাবে তাহলে ইউআরএল দিতে পারেন পারমানেন্টলি ল্যাঙ্গুয়েজ হিসাবে আর না এইভাবে রাইখা কী করতে পারেন এখানে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাব এখন আমরা এই জায়গার মধ্যে সে আমাকে দেখাচ্ছে এই দেখাচ্ছে কেন একটু আমরা দেখি কোন জায়গায় আমাদের এই দুই নম্বর অপশনটা আমরা একটু দেখি দুই নম্বর অপশনটা কিছু বলছেন স্যার বলছিলাম ইমেজ সিলেক্ট করাটা দেখানো হয় নাই ইমেজ সিলেক্ট ও আচ্ছা সরি আচ্ছা নেক্সট নেক্সট ক্লাসে শুরু এটা তো শুরুর অপশন তো এই জন্য নেক্সট ক্লাসে দেখবেন ইনশাল্লাহ কালকে কি স্যার ক্লাস দিবেন হ্যাঁ কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ কালকে মার্কেটিং ক্লাসটা নেন স্যার মার্কেটিং সবাই চাচ্ছেন স্যার মার্কেটিং তো স্যার আমাদের মেইন কাজ স্যার ওটা না করলে স্যার পাবো কোথায় এখন মার্কেটিং অ্যাডস পরিপূর্ণ শেষ করার পরে আমরা অ্যাডস এর জন্য মার্কেটিং করতে পারি কারণ এখন আমরা অ্যাডস আমি ওটাই বলছি আমি ওটাই বলছি কারণ আমি ফেসবুকে মার্কেটিং করছি ফেসবুক আর ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা শুরু করছি ইনশাআল্লাহ চেষ্টা তো চলছে হ্যাঁ। পরে আমরা যখন ফেসবুক অ্যাড শিখবো তখন আমরা ফেসবুক জন্য মার্কেটিং করি মানে না এই জন্য ডায়নামিক ক্রিয়েটিভটা এটাই তো তো এড আছে না ছয়টাই দেখতে তো এখানে দেখেন এখানে একটা সতর্ক চিহ্ন দেখাইছি হ্যাঁ ওখানে আপনি বারো ডলার দিয়ে দিচ্ছেন তো এই জন্য মনে হয় ডেইলি এখানে তো দশ ডলার দেওয়ার দরকার না আপনি একশো ডলার পাঁচ ডলার দশ ডলার দিন পাঁচ ডলার দশ ডলার স্যার সর্বনিম্ন পাঁচ হবে sir using minimum and maximum spend limit together limit how your budget can be distribute দুই দিকে বলে সমান হবে নাকি না দুনো দিকে সমান তো হইলে তো হয় না দুদিকে সমান্তর দিয়ে দীক্ষা দিছে এই যে দেখেন এটা সে মাইনা নিতেছে না দেখতেছেন দুদিক সমান সে মাইনা নিতেছে না দেখছেন না সর্বাধিক ব্যয়ের সীমা একসাথে ব্যবহার করলে আপনার বাজেট কীভাবে বিতরণ করা তা সীমাবদ্ধ করে এটি প্রতি ক্রিয়াকলাপের উচ্চ খরচ বিজ্ঞাপনের ব্যয় কম রিটার্ন বা কম ডেলিভারি হতে পারে বুঝলাম না কি বললো বুঝলাম না এটা তো দশ দিলাম স্যার ওখানে নাইন আর টেন দিয়ে দেখেন তিনি মেবি নাইন আর টেন না নাইন আর ইলেভেন দিতে ব্যালেন্স ঠিক রেখে দিতে হইব করলো এটা change to spend limit take effect up to fifteen minutes after you have published your ads ওইগুলো নিতে এটা এরকম করে কোনো পাঁচ আর বিশ দিয়ে দেখি তো আর আপনি স্পেন লিমিটটাই বাদ দিলেন একবার ঝামেলা শেষে শেষ ঝামেলা মতো জি স্যার এখন এই যে দেখতেছেন মিস্টার পাবলিশ আমি কিন্তু পোস্টটা পাবলিশ করব না কী জন্য পাবলিশ করব না আমার এখানে পেমেন্ট মেথড সেট না আর আমি বারে বারে এইভাবে পোস্ট যদি ফল্ট পোস্ট যদি ক্রিয়েট করে পাবলিশ করে তাহলে আমার বিজনেস ম্যানেজার কী হয়ে যাব রেস্ট্রিক্ট হয়ে যাব এখন তো আর পাবলিশ করে দিলেই এই ইমেজের ব্যাপারটা না ইমেজের ব্যাপারটা ইমেজ ছবির ব্যাপারটা নেক্সট সরি আমি এটা ফার্স্টে দেখাই নাই নেক্সট নেক্সট ক্লাসে এসে দেখবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা আমার যে ডিফল্ট আপনি প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করতে হইব পোস্টটা পরে ডিফল্টভাবে চলে আসে বুঝতে পারছেন আচ্ছা দেখেন এই যে পাবলিশ আছে পাবলিশ দেখতে পাচ্ছেন তো এই পাবলিশটাতে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার পোস্টটা এখন পাবলিশ হয়ে যাব বুঝতে পারছেন পাবলিশ হইয়া আপনার একটা পোস্ট হয়ে যাবে আমি দেখাই এখানে এখানে আর আছে না ভাই ক্লাসটা আর কতক্ষণ চলবে না শেষ হয়ে যাবে শেষের পর্যায়ে আমরা শেষের পর্যায়ে চলে আসছি এই যে দেখেন ক্যাম্পেইন রেডি করা আছে দেখতে পাচ্ছেন নি এই যে এটারে পাবলিশ করি নাই কিন্তু এই দুইটা পাবলিশ করে এইভাবে রাখিয়া দিছি এই জায়গার মধ্যে আপনার এখানে এসা বৈশা থাকবে ঠিক আছে এই যে আসছে এখানে Samsung M twenty one already post আসা বৈশা থাকছে পাবলিশ দেই নেই পাবলিশ না দেওয়ার কারণে এইভাবে থাকলে আর কোনো সমস্যা হবে না পাবলিশ দিয়ে দিলে তখন পেমেন্ট মেথড দিতাম না সে আমার পোস্টটাকে ডিলিট করবো এইভাবে ডিলিট করতে করতে এক সময় আমি বলবো যে আমি স্ক্যামার আমি স্ক্যামিং করতেছি আমার বিজনেস ম্যানেজারটা নষ্ট করে দিব কথা বুঝতে পারছেন এনে পাবলিশ দিলেই শেষ ওই একটা ক্লিকই পাবলিশ দেয় আর কিচ্ছু না তাহলে আজকে এই পর্যন্তই এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আচ্ছা আমি একটা বিষয় বুঝতেছি না আমার মনে হয় রেকর্ডিং ডিলিট হয়ে গেছে না আছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এই পর্যন্তই ঠিক আছে এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন স্যার ওই যে ট্রাফিক জিনিসটা আসলে স্যার কি মানে বাইরে তো আমার প্রশ্ন আবার এখানে ইয়ে অ্যাডভেঞ্চারে দেখলাম ট্রাফিক মানে ভিজিটর ট্রাফিক মানে ভিজিটর মানে আমরা যে একজনের ইউটিউব চ্যানেল ঢুকি আমরা যে একটা ইউটিউব চ্যানেলে ঢুকে একটু ভিজিট করি বা এই সেই দেখি এটাই মানে একটা ট্রাফিক ভিউ যে হয় বিউটা একটা ট্রাফিক স্যার মার্কেটিং এর ভাষায় কাস্টমার কে মেবি ট্রাফিক বলা হয় ট্রাফিক বলা হয় হ্যাঁ হ্যাঁ কাস্টমার কে না ভিজিটর কে ট্রাফিক বলা হয় ভিজিটর কে ট্রাফিক বলা হয় স্যার ওই যে বায়ার আমারে মানে প্রশ্ন করেছিল আমি তো আপনার আনসারটা দিছিলাম এরপরে তো ও এখন দেখি মানে লং টাইম পরে অ্যাকটিভ হয় স্যার আপনি ভাই ভাই আপনার বায়ারের কি খবর অ্যাক্টিভ লং টাইম পরে এটা অ্যাক্টিভ লং টাইম পরে হয় এটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনার বায়ার কতক্ষণ এক বায়ারকে এখন কি করা যায় এই তো বাটফারি করে দিছে এখন তারে বলবেন আপনি যে আমি কি করতে পারি আপনার জন্য আপনি তো আমার কাজ দেখলেন এখন যদি আপনি আমাকে অর্ডার করেন তাহলে আপনার ট্রাফিক বাড়বে আপনার ভিউ বাড়বে আপনার সব কিছু বাড়বে উনি চাইছে যে ওনার সাবস্ক্রাইবার ভিউ ওই ভিডিওতে আগে বাড়ুক তারপরে ওনার কাজ দিবে তাছাড়া এসএইস করে ওনাকে কাজ দিবে না ওনার ভিউ আর লাইক আর সাবস্ক্রাইব দরকার তারপরে ওনাকে আগে দিবে মেবি আমার এটা হ্যাঁ। এইভাবে তো মানে এইভাবে হ্যাঁ হ্যাঁ এটাই এই আমার মনে হয় এটাই স্যার তাইলে তারে বলেন যে তাইলে তারে বলবেন যে একদিনে তোমার সাবস্ক্রাইব বাড়বে না আমি এসইও করে দিছি 15 দিন এক মাস অপেক্ষা করেন দেখবেন বাড়বে আর যদি পেইড ক্যাম্পেইন নেন অর্থাৎ পেইড সার্ভিস আমার কাছ থেকে নেন তাহলে কাজ শুরু করার তিন দিন পর থেকে আপনার যেগুলো অডিয়েন্সগুলো বাড়বে ও কোন দেশের ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ও এতটুকু জাউরা কেন ইউনাইটেড স্টেট তো এইভাবে হয় না আচ্ছা দেখেন ও আসবে আর বুঝি ফ্রি কাজ করে দিতে হবে পেইড কাজ করাবে না আপনি যখন কাজ করছিলেন শুনেন আপনি যখন কাজ করছিলেন তার ভিউ কত আছিল 100 একুশে এইরকম স্যার আসলো তারপরে আস্তে আস্তে মানে বিশটা না ইয়ে, আঠারোটা বাড়ছে এখন বাড়ছে তাইলে এখন আপনি ফলো রাখবেন ফলো রাখিয়া তারা এটা স্ক্রিনশট দিয়ে দেখবেন দেখেন আমার কাজ করার পরে আপনার ভিডিও কতদিন আগে দিছিল মনে আছে নি তার তিন সপ্তাহ আগে ভিডিও দেখেন আপনি তিন সপ্তাহ আগে ভিডিও দিছেন আপনার সাবস্ক্রাইবার বাড়ছে মাত্র একশোটা আর আমি আজকে কাজ করে দিছি চব্বিশ ঘন্টায় তোমার সাবস্ক্রাইবার না সরি ভিউ বাড়ছে মাত্র হয়েছে এটা আর আমি আজকে কাজ করে দিছি কাজ করার সাথে সাথে আপনার ভিউ এটা বাড়ছে একটু ওয়েট করলে আরও বাড়বে এখন যদি আপনি পেইড কাজ নেন তাহলে এটা গুড়ার দৌড়ে দৌড়াইবে বুঝছেন এখন মানে পাম দিতে হইব বুঝাইতে হইব কথাটা হয়েছে সবসময় টেকনিক কাটাইতে হইব কি করলে তাকে আমি কনভিন্স করতে পারবো এটা খেয়াল রাখতে হইব আমি তো যতটুকু সম্ভব আপনাদের দিচ্ছি বুঝাচ্ছি আপনাকেও ভাবতে হইব বিষয়টা নিয়ে কথা বুঝতে পারছেন সব একটা জিনিস মনে রাখবেন পরের উপরে ডিপেন্ডের মানুষ দৌড় খুব কম মানে এত সহজে সাকসেস হতে পারে না সময় নেই আর নিজের চিন্তা যারা বেশি সামনে বাড়ে হ্যাঁ একটা জিনিস বুঝতেছেন না সাথে সাথে একজনকে সহযোগিতা নিলেন পরামর্শ নিলেন সিদ্ধান্ত একটা আপনাকে তো নিজের চিন্তার মানুষ বেশি সফল হয় পরের চিন্তার মানুষ একটু কমই সফল হয় এর অর্থ এটা না যে বলছি যে এটা আমার কাছ থেকে পরামর্শ নিবা না এটাও না একটা জিনিস বুঝছেন না সাথে সাথে আমাকে বলবেন কিন্তু বুঝেন মোটামুটি বুঝছেন সাথে সাথে আপনি নিজেকে নিয়ে ভাববেন যে আসলে আমি কিভাবে বলবো বা আপনি আপনাকে নিয়ে প্রশ্ন করবেন যে আমাকে যদি একজন মানুষ বলে তাহলে কি বললে আমি তার প্রতি ইমপ্রেসড হব যেমন আমার সাথে আপনারা আসছেন বাংলাদেশে কয়েক হাজার কি আছে কয়েক হাজার ট্রেনার আছে না বাংলাদেশে কয়েক হাজার ট্রেনার আছে তো তো এই কয়েক হাজার ট্রেনার থাকা সত্ত্বেও আমার কাছে কেন আসলেন আমি আপনার সাথে যখন কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করার সময় আপনি আমার কথা শুনে ইমপ্রেসড হয়েছেন আমার প্রতি রাইট এরকম না নেই তো এইভাবে বিষয়টা আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটাই যে ইমপ্রেসড করার মতো বুদ্ধি আপনাকে নিজেকে রেডি করতে হইব এটা একদিনে হয় না অবশ্যই একদিনে হয় না এটা ডে বাই ডে ডেভেলপ হয় বুঝতে পারছেন এটা ডে বাই ডে ডেভেলপ হয় ঠিক আছে আজকে এই পর্যন্ত আমি ভাবছিলাম না প্রায় দেড় ঘন্টার ক্লাস নিমু গিয়া কারণ আমার গলার যে অবস্থা স্যার আমাদের তো সবার বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা অ্যাড অ্যাকাউন্ট সব রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখন নিশাপু বলছিল এটা আজকে বলছিলাম এটা আমি দেখাইমু কিন্তু আচ্ছা আপনি কাজ করেন আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি একটু আমি স্যার আমি ভাই আজকে আমার কাজটা হবে রানা ভাই আজকে কাজটা করার কথা ভাবছিলাম কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ কি করি আপনি যদি বলেন করে দিতে তাহলে সমস্যা নাই অবস্থা করে না ভাই না দরকার নেই তাহলে কালকে ইনশাল্লাহ আমার গলার উপরে মারাত্মক চাপ গেছে তো ওই জন্য গলা ভেঙে গেছে ফ্রি হবেন তো হুম আপনি যখন ফ্রি হবেন এই ক্লাসগুলো কিন্তু তার অনেক ভেঙে ভেঙে বোঝায় যার কারণে অনেক লেন্দি হয় হ্যাঁ এবং আপনারা হয়তো অনেকে বিরক্ত হন যে আসলে এই ক্লাসগুলো এত বড় হচ্ছে কেন যদি চায় বিশ মিনিটও নিতে পারবে কিচ্ছু বুঝবেন না কিচ্ছু বুঝবেন না যদি বিশ মিনিট আল্লাহ বিশ মিনিট কি পনেরো মিনিটে ক্লাস শেষ করা যায় স্যার আমি তো পাঁচ মিনিটে বুঝাই দেবো স্যার কিন্তু কথা হয়েছে এখানে তো আসছেন শিকার জন্য এই জন্য ছোটো ছোটো করে ছোটো ছোটো অপশনগুলো আরও আমি ভাঙে ভাঙে দিই যদিও স্বরলিপি স্যার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে দাঁড়ান এক মিনিট আমি এখানে একটা পেরার মধ্যে পড়ে গেছি স্যার এখন আমার বাইরে কিটা হওয়া যায় স্যার আজকের ক্লাস একদমই আমার রেকর্ড হয় নাই বুঝছেন না যদিও সরলী কি হইল না না রেকর্ড হয়েছে সরি